শ্যাম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা দূরে থাকা সংযত হওয়া চুপ থাকা ইত্যাদি অর্থ বহন করে অনুরবভাবে আল্লাহ সুবাহানু তালা বলছেন হল্লাসিন আমানু হে ইমাদারগণ কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে কুতিবা আল্লাদিন আমিং কবলিকুম তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে সিয়াম ফরজ ছিল লা আল্লাহ তাত্তাকুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো পরহেজগারিতা অবলম্বন করার অন্যতম মাধ্যম হচ্ছে শ্যাম শ্যাম একটা ব্যতিক্রম ইবাদত যে ইবাদতের মধ্যে ইবাদতের যে তিনটি প্রকার তিন প্রকার ইবাদত সংগঠিত হয়ে থাকে আত্মিক ইবাদত দৈহিক ইবাদত এবং আর্থিক ইবাদত এই তিনটি সমানভাবে এই শ্যামের ভিতরে রয়েছে আপনি যদি সালাত আদায় করেন এটা দৈহিক ইবাদত আপনি যদি হজ সম্পাদন করেন এখানে আপনার দৈহিকও লাগে আর্থিকও লাগে দুটি বিষয় থাকে আর সিয়াম একটি ব্যতিক্রম ইবাদত যে ইবাদতের মধ্যে তিনটি বিষয় রয়েছে আপনি এখানে দেখেন আর্থিকও রয়েছে আপনার দৈহিকও রয়েছে এবং আর্থিকও রয়েছে দৈহিক ইবাদত বলতে গেলে আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি সিয়াম পালন করবেন যদি অসুস্থ হন আপনি সিয়াম ছেড়ে দিবেন আপনার জন্য জায়েজ তবে পরবর্তীতে যদি কাজা আদায় করার সামর্থ্য থাকে তাহলে পরে আপনি কাজা আদায় করবেন যদি কাজা আদায় করতে সামর্থ্য না থাকে তাহলে পরে আপনি ফিদিয়া প্রদান করবেন আপনার সিয়ামের যে পাপ থেকে আপনি বেঁচে যাবেন তো অনুরূপভাবে এটা দৈহিক আবার আর্থিকও দেখেন যে আমরা রামাজানের শেষের দিকে আমরা জাকাতুল ফেতের প্রদান করে থাকি এটা অর্থের সাথে সম্পৃক্ত এই আর্থিকভাবে আমরা এখানেও এই সিয়ামের সাথে আমরা জড়িত সিয়াম এমন একটি ব্যতিক্রম ইবাদত যে ইবাদতের মধ্যে তিনটি প্রকারের ইবাদত এর মধ্যে সমানভাবে আপনার মানে প্রস্ফুটিত হয়ে আছে যার প্রেক্ষাপটে সিয়াম এমন একটি ইবাদত আব্দুল আমার রাজি আল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা পাঁচটা স্তম্ভ একটা হচ্ছে ইমান প্রথমটা হচ্ছে কি ইমান শাহাদাতি আল্লাহ ইহা ইহ আন্না মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল ওয়াই কামিস সালাহ সালাদ প্রতিষ্ঠা করা ওয়াই তাইসাকা জাকাত প্রদান করা ওল হাজু সমু রমাদান এবং হজ সম্পাদন করা এবং রামাজানের শ্যাম পালন করা এই পাঁচটা হচ্ছে কিসের স্তম্ভ ইসলামের স্তম্ভ এই পাঁচটির ওপরে ইসলাম দণ্ডায়মান আমরা এই দেখছি এই মসজিদটা দণ্ডায়মান কার উপরে পিলারের উপরে তারপরে পাশে আপনার পিলার মানে ওয়াল রয়েছে ওয়ালের উপরে দণ্ডায়মান তাই কি না যদি একটি ওয়াল এক পাশ থেকে খুলে দেওয়া হয় আপনার ছাদ কি থাকবে না ভেঙে পড়ে যাবে তো ভেঙে পড়ে যাবে অনুরূপভাবে ইসলাম পাঁচটা স্তম্ভের উপরে একদম সমানভাবে প্রতিষ্ঠিত যদি কেউ একটা ছেড়ে দেয় তাহলে সেদিকে ঢলে যাবে ইসলাম থেকে ইসলামের মধ্যে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ইসলাম ইসলাম পালনে সে ক্ষতিগ্রস্ত হবে যদি কোনো একটা খুঁটি ছেড়ে দেয় এখন আপনি বলবেন যে আমি তো সম্পদ নেই আমার উপর জাকাত তো ফরজ না বলবেন না ভাই আমার সম্পদ নেই আমার হজ সম্পাদন করা সম্ভব নয় সরকার তো এখন বেঁধে দিয়েছে যে প্রায় সাত লক্ষ টাকা হজ করতে লাগবে সামর্থ্য নাই এটাও তো ইসলামের একটা খুঁটি যার সামর্থ্য নেই তার কথা ভিন্ন যার সামর্থ্য নেই সে জাকাত প্রদান করবে না যার সামর্থ্য নেই হজ সম্পাদন করবে না বাকি যে বিষয়গুলো রয়েছে ইমান এক্ষেত্রে সকলেই সমানভাবে আমরা এখানে সম্পৃক্ততা নিয়ে আসতে পারি দুই নম্বর হচ্ছে সালাদ সবাই আদায় করতে পারি তারপরে তিন নম্বর হচ্ছে সিয়াম আমরা সকলেই পালন করতে পারি যদি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সুস্থ রাখেন অসুস্থ হলে তো আপনি ফিদিয়া দেবেন বা পরবর্তীতে কাজা করবেন সেটা ভিন্ন কথা কিন্তু এই তিনটি বিষয় আমরা সকলেই পালন করতে সক্ষম ধনী গরিব সকলেই পালন করতে সক্ষম সম্মানিত উপস্থিতি যদি কোনো ব্যক্তি অসমর্থ হয় তাহলে সেই ব্যক্তি তিনটি বিষয় পালন করলে সেই পাঁচটা স্তম্ভ তার পালন করা হয়ে যাবে সম্মানিত উপস্থিতি শ্যাম এমন একটি ইবাদত সিয়ামে রামাজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস এ মাস সম্পর্কে আবু হরিয়ালতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইদা দাখালা শাহরু রমাদান যখন রামাজান প্রবেশ করেছে ফুতিহাত আবু আবু সামা আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে অফুতিহাত আবু আবুল জান্না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে অগুল্লিকাত আবু আবুল নার জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে অসুল চিরাতি শয়তিন এবং শয়তানকে শৃঙ্খলা আবদ্ধ করা হয়েছে ও ফুতিহাত আবু আবুর রহমা রহমতের দরজাগুলো আল্লাহ সুবাহনতালা এই রামাজান মাসের বরকতে উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ তালা রামাজানের সম্মানে এত কিছু করলেন আমরা কতটুকু সম্মান রক্ষা করছি আমরা মুসলিম দাবি করি স্টল রয়েছে স্টল ঘিরে রেখে আমি সেখানে ব্যবসা করছি রামাজান মাসে আমি মুসলিম দাবি করি হোটেল ঘিরে রেখে হোটেলে ব্যবসা করছি আমি মুসলিম দাবি করি বেশি দামে আমরা পণ্য বিক্রয় করছি হতভাগ হলে এটাও সত্য যে আরব উপমহাদেশগুলোতে দেখেন লক্ষ্য করেন এক ভাই কয়দিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের একজন ভাই সেখানে গিয়ে বেশ কিছু সব থেকে তিনি ছবি তুলে তুলে ভিডিও করে দেখাচ্ছেন যে বিভিন্ন দোকানে বিভিন্ন পণ্যের দাম রামাজান উপলক্ষে তারা পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট কমিশনে বিক্রি করছে আমরা কি করি আপনার যদি একটা গাভী থাকে রামাজানের পূর্বে আপনি সত্তর টাকা কেজি দুধ বিক্রি করেছেন রামাজান আসার কারণে আপনার দুধের দাম হয়েছে নব্বই টাকা কেজি আপনার উচিত ছিল পঞ্চাশ টাকা কেজি বিক্রি করা আমরা আল্লাহ সুবাহনতলা এ রামাজানকে কেন্দ্র করে এই রামাজানের সম্মানে কত কি করলেন অথচ আমরা এগুলো ব্যতিক্রম আমরা আমরা বাঙালি একটা ব্যতিক্রম অবস্থা আমাদের আমরা পাই যে এখানে যত বেশি লাভ করা যায় আমরা সেদিকেই ধাবিত হচ্ছি সম্মানিত উপস্থিতি এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত আরব উপমহাদেশে আপনি দেখেন সৌদিতে সৌদিতে কোন দোকান মানে দোকানগুলো প্রতিযোগিতায় লিপ্ত কে কত পার্সেন্ট কম দামে মানে আপনার পণ্য বিক্রয় করতে পারে এতে তারা প্রতিযোগিতায় লিপ্ত আর আমরা কি করছি আমরা দাম বাড়িয়ে দিচ্ছি আমরা রামাজান মাসে হোটেল খুলে রাখছি রামাজান মাসে স্টল ঘিরে রাখছি সম্মানিত উপস্থিতি রামাজানের জন্য আল্লাহ তালা আমাদের জন্য এত কিছু করলেন আর আমরা এর ব্যতিক্রম অবস্থান নিয়েছি তো উপস্থিতি অথচ এটা আমাদের জন্য জায়েজ নেই এটা আমাদের জন্য হারাম অবশ্যই হারাম আমরা বেশি পণ্য বেশি লাভে এই মাসে আমরা পণ্য বিক্রয় করব এটা আমাদের জন্য জায়জ নেই মুসলিমদের জন্য জায়জ নেই অমুসলিমরা যদি এটা বিক্রয় করে সেটা ভিন্ন কথা কিন্তু মুসলিমদের জন্য এটা জায়জ নেই মুসলিমদের জন্য এটাও জায়জ নেই স্টল ঘিরে রেখে হোটেল ঘিরে রেখে এই মাসে ব্যবসা করবে এটা মুসলিমদের জন্য একেবারে হারাম এখান থেকে দুই টাকা যদি লাভ করে দুই টাকায় হারাম এটা হারাম ভক্ষণ করবে এই ব্যক্তি কখনো হালাল উপার্জন হতে পারে না যদিও সে হালাল পণ্য বিক্রয় করছে তারপরেও সে হারাম উপার্জন করছে পাপ কাজে সহযোগিতা করছে আল্লাহ সুবাহনতালা বলছেন সুরামাইদার মধ্যে তা ওয়ানু আলাল বিদ্রে ও তাকুয়া তোমরা পরস্পর পরস্পরকে তাকুয়ার কাজে সহযোগিতা করো ওলা তা ওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান আর তোমরা পরস্পর পরস্পরকে মন্দ কাজে খারাপ কাজে পাপের কাজে সহযোগিতা করো না আল্লাহ সুমতলা স্পষ্ট ভাষায় বলছেন যে সোয়াবের কাজে আমাদের সহযোগিতা করতে হবে আর পাপ কাজে আমাদের সহযোগিতা করা যাবে না এটা আল্লাহ তালা কোরআনের বিধান আল্লাহ সুমতলা এটা স্পষ্টভাবে বলে দিচ্ছেন আপনি যে ব্যক্তি যেই মুসলিম সিয়াম পালন করে না তাকে আপনি খেতে দিচ্ছেন এটা পাপ কাজে সহযোগিতা না তার ক্ষুধা নিবারণের কাজ করছেন আপনি কোনটা করছেন অবশ্যই পাপ কাজে সহযোগিতা পাপ কাজে সহযোগিতা করলে সেটা অবশ্যই অকল্যাণকর কাজ অবশ্যই সেটা পাপের কাজ সেটা কখনোই সবের কাজ হতে পারে না এটা নাফারমান কাজ এটা আল্লাহ সুমতলার বিধানকে অস্বীকার করার সামিল হওয়া কাজ সময় তো উপস্থিতি রামাজানে সিয়াম এতটাই গুরুত্বপূর্ণ সাহাল বিন সাহাদ রেদিয়াল্লাহ তালনতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে জান্নাতের আটটি দরজা রয়েছে এই আটটি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়ান এ রায়ান নামক দরজাতে কেবলমাত্র শুধুমাত্র যারা সিয়াম পালন করে তারাই এই দরজাতে প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না এটা শুধু সিয়াম পালনকারী ব্যক্তিদের জন্য আল্লাহ সুবাহনতালা বিশেষভাবে একটি দরজা নির্মাণ করে রেখেছেন জান্নাতে যেই জান্নাতের দরজার নাম হচ্ছে রায়ান আচ্ছা বলেন তো জান্নাত কতটি কতটি জান্নাত বলেন দেখি আটটি জান্নাত জাহান্নাম কতটি ষাটটি হ্যাঁ আজকে আজকে একটা সঠিক তথ্য মনে রাখবেন আপনারা দিচ্ছি এর আগে হয়তো দিয়া দেওয়া হয়েছে কিন্তু মনে নাই হয়তো ভুলে গেছেন জান্নাতের জান্নাত হচ্ছে একটি এর দরজা আটটি আর নাম হচ্ছে একটি এর দরজা হচ্ছে কয়টি ষাটটি মনে থাকবে জান্নাত হচ্ছে একটি এর দরজা হচ্ছে কতটি আটটি আর স্তর কিন্তু একশোর উপরে স্তর কিন্তু অনেক জান্নাতের স্তর অনেক কিন্তু জান্নাতের দরজা হচ্ছে আটটি আর নাম একটা এর দরজা হচ্ছে কয়টি ষাটটি এটা মনে রাখবেন সময়তে উপস্থিতি তাহলে এটা শুধুমাত্র যারা সিয়াম পালন করবে তাদের জন্য আল্লাহ সুবাহানতালা নির্ধারণ করে রেখেছেন সে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে আবু হুরাইতে বর্ণিত তিনি বলেন মানসামি গুফের জাম্বি যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশা আকাঙ্ক্ষা রেখে রামাজানের শ্যাম পালন করবে সেই ব্যক্তির পূর্বের যত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন এটা একটা সুসংবাদ আমাদের জন্য এখন এখানে কেউ যদি বড় গুণাগার থাকে তাহলে তাদের কি হবে আপনার দৃষ্টিতে তারা কি ক্ষমা পাবে শ্যাম পালন করলে তারা ক্ষমা হবে না তাদেরকে তৌবা করতে হবে এখানে বলা আছে সগিরা গুণা ছোট ছোট গুণাগুলো ছোট ছোট গুণাগুলো আমাদের দ্বারা দ্বারা সম্পাদিত হয়েছে ছোট গুণার কারণে আপনি অজু সম্পাদন করবেন দেখুন অজুর সঙ্গে আপনার ছোট গুণাগুলো ঝরে যাচ্ছে আপনি সালাত আদায় করবেন আপনার সালাতের সাথে ছোট গুণাগুলো ঝরে যাচ্ছে আপনি শ্যাম পালন করবেন ছোট গুণাগুলো ঝরে যাবে যদি আপনি ছোট ছোট গুণাগুলো করে থাকেন এই গুণাগুলো শ্যাম পালন করার কারণে আল্লাহ সুবাহ তালা বলছে আল্লাহ রসুলাম বলছেন যে তার পূর্বের যত সগিরা গুণা আছে ছোট ছোট গুণা আছে এই গুণাগুলো আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে দেবেন তবে শর্ত হচ্ছে দুটি কয়টি শর্ত দুইটি শর্ত এক নম্বর হচ্ছে ইমানের সাথে অর্থাৎ আপনাকে ইমানদার হতে হবে ইমানের সাথে ইমানদার মানে ছয়টি বিষয়ের প্রতি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করতে হবে ছয়টি বিষয় ছয়টি বিষয়ের কি কি আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেস্তাদের প্রতি বিশ্বাস নবীর আসলের প্রতি বিশ্বাস কিতাব সমের প্রতি বিশ্বাস আপনার আখিরাত দিবসের প্রতি বিশ্বাস এবং ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টি বিষয়ের প্রতি কোনো ব্যক্তি যদি অন্তর থেকে বিশ্বাস করে মৌকে স্বীকৃতি প্রদান করে এবং কাজে বাস্তবায়ন করে সেই ব্যক্তি হচ্ছে ইমানদার এই ছয়টি বিষয় তার মধ্যে থাকতে হবে ইমানের সাথে সোয়াবের আশা আকাঙ্ক্ষা রেখে অর্থাৎ সিয়াম পালন করলে আমি সোয়াব পাবো এখানে আরেকটা বিষয় ছুটে গেছে সেটা হচ্ছে সিয়ামের ফরজিয়াতকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে সিয়ামের ফরজিয়াতকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে আল্লাহ সুমতালার পক্ষ থেকে আমাদের উপরে সিয়াম ফরজ এই ফরজ শ্যামকে সন্তুষ্টভাবে মেনে নিতে হবে মন থেকে যে আল্লাহ সুমতলা এটা আমাদের উপরে ফরজ করেছেন সোয়াবের আশাকাঙ্ক্ষা রেখে আমি শ্যাম পালন করছি এরকম একটা সন্তুষ্ট চিত্তভাব থাকতে হবে আপনি সামাজিক চাপে পারিবারিক চাপে বা লোক কি বলবে বিয়ে কি বলবে বিহান কি বলবে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা আমাদের মধ্যে থাকে যে একটা পরিবারের সঙ্গে আপনি আত্মীয়তা পোষণ করেছেন যে পরিবার সকলেই সালাদ আদায় করে যে পরিবার সকলেই শ্যাম পালন করে এখন বিয়ে যদি আমি শ্যাম পালন না করি বিয়ে যদি কোনোভাবে শুনতে পাই তাহলে পরে আমার মেয়েটা তো সে অসুখী থাকবে তো শ্যাম পালন করে চাপে একটা চাপ আবার সামাজিক একটা শৃঙ্খলা আছে যদি শ্যাম পালন না করা হয় তাহলে ফিতরা জমা করা হবে না তাকে আপনার কুরবানির সময় শরিক করা হবে না কুরবানির সময় তাকে খোরতের গোস্ত দেওয়া হবে না তারপরে আপনার এই যে ফিতরা ফিতরার অংশ তাকে দেওয়া হবে না এরকম সামাজিক একটা চাপ থাকে না ভাই অনেক সমাজে এরকম একটা চাপ থাকে কিন্তু একটা নিয়ম রীতি থাকে তো এই সামাজিক চাপেও কিন্তু অনেক ব্যক্তি শ্যাম পালন করে মানুষ কি বলবে আমি শ্যাম পালন যদি না করি ছোট ছোট বাচ্চা শ্যাম পালন করছে আমি যদি না পালন করি আমি এত বড় মানুষ যদি শ্যাম পালন না করি এরকমভাবে কোনো ব্যক্তি যদি শুধু শ্যাম নয় যে কোনো ইবাদত যদি সম্পাদন করে তাহলে তার ইবাদত আল্লাহর নিকটে পৌঁছাবে না তার ইবাদত আল্লাহর নিকটে গ্রহণযোগ্যতা পাবে না তার ইবাদত শুধু করাই হবে এই ইবাদত থেকে কোনো সোয়াব অর্জিত হবে না তাহলে পরে আমরা কি বললাম ইমানের সাথে তারপরে আল্লাহ সুমতালার পক্ষ থেকে যে সিয়ামের বিধান এসেছে এই সিয়ামের বিধানকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে তিন নম্বর হচ্ছে সোয়াবের আশা আকাঙ্ক্ষা থাকতে হবে এই তিনটি বিষয় আপনার সিয়ামের ভিতরে থাকতে হবে যদি আপনি এই তিনটি বিষয় আপনার ভিতরে বাস্তবায়ন করে সিয়াম পালন করেন তাহলে পরে আপনার সিয়াম আল্লাহর নিকটে গৃহীত হবে আর আপনার সিয়াম দ্বারা আপনার পূর্বের সমস্ত সগিরা গুণাগুলো ছোটো ছোটো গুণাগুলো ক্ষমা হবে অনুরূপভাবে আল্লাহ রসুলাম বলছেন মান কমার রমাদান ইমান যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশাকাঙ্ক্ষা রেখে কিয়ামুর রামাজান রামাজানে কিয়াম করবে অর্থাৎ তারাবির সালাদ কিয়ামুল লাইল করবে সেই ব্যক্তির পূর্বের যত গুণা আছে ছোট গুণা সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে পরে আমরা আবার এখানে যুক্তি খাড়া করি আল্লাহর নবী তিন দিন তারাবি পড়েছেন আমি কেন তার বেশি পড়ব মা তাকুমুর রাসুল ফা খুজুহু আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে তোমরা রাসুলের আনুগত্য করো রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো যা নিষেধ করেছেন তা বর্জন করো তা আল্লাহ রাসুল তো তিন দিন আদায় করেছেন আমি কেন সারা মাস করব। আছে না ভাই এরকম কিছু মানুষ আছে না আমাদের সমাজে সময় তো উপস্থিতি আল্লাহ রাসুল তিন দিন জামাতে পড়েছেন এর বাইরে তো তিনি একাকা পড়েছেন আপনি একাকিও বাদ দিচ্ছেন কেন জামাতের গুরুত্ব অনেক বেশি আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি জামাতের শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করে তাহলে সেই ব্যক্তি যেন সারা রাত ইবাদত করলো সেই সোয়াব ওই ব্যক্তি পাবে তাহলে পরে আপনি জামাত থেকে বিমুখ হচ্ছেন কেন সালা সিয়ামের সাথে আপনার এই যে কিয়াম অর্থাৎ তারাবির সালাদ তারাবি বলেন আর কিয়ামুল লাইল বলেন এই কিয়ামুল লাইল আর সিয়াম এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত অঙ্গাঙ্গিভাবে জড়িত যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে দাড়ি টুপিবিহীন কোনো ব্যক্তিকে বা পাঞ্জাবিবিহীন কোনো ব্যক্তিকে যেমন মুসল্লি চেনা যায় না অনুরূপভাবে সিয়ামের ক্ষেত্রেও তাই যদি কোনো ব্যক্তি কিয়ামুল লাইল আদায় না করে সিয়াম পালন করে সেই ব্যক্তিকে আসলে সিয়াম পালনকারী বলে মনে হয় না এজন্য এই কিয়ামকে কখনোই ছেড়ে দিবেন না সোয়াবের আশাকাঙ্ক্ষা রেখে ইমানের সাথে অবশ্যই আমরা এই কিয়াম করব অর্থাৎ তারাবির সালাত আদায় করবো ইনশা আল্লাহ যদি আমরা সোয়াবের আশাকাঙ্ক্ষা রেখে তারাবির সালাত কিয়ামুল্লাইল আদায় করি তাহলে আমাদের পূর্বের যত ছোট ছোট গুণা আছে এই গুণাগুলো আল্লাহ সুবাহান তালা ক্ষমা করে দিবেন অনুরূপভাবে আল্লাহ সুবাহান তাল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন মন কমালাল কদরি ইমান আহিতান জাম্বি যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশাকাঙ্ক্ষা রেখে লাইলাতুল কদর তালাশ করবে সেই ব্যক্তির পূর্বের যত সগিরা গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ সুবাহতাল্লাহ ক্ষমা করে দিবেন লাইলাতুল কদর মানে সাতাশ তারিখ ঠিক না ভাই লাইলাতুল কদর মানে রামাদানের সাতাশ তারিখ ঠিক আছে না ভাই ঠিক নাই লাইলাতুল কদর হচ্ছে শেষ দশকে বেসর রাত্রির মধ্যে লালাতুল কদর তালাশ করতে হবে লাইলাতুল কদর শেষ দশক একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ মনে রাখা ভালো হবে যে লাইলাতুল কদর যে সাতাশ তারিখ আঠা উনত্রিশ তারিখ তেইশ তারিখ একুশ তারিখ নির্দিষ্টভাবে কোনো এক রাত এটা নির্দিষ্ট করা যাবে না এই বছরে দুই সালে যদি লাইলাতুল কদর ধরে নিলাম পঁচিশ তারিখ যদি সম্পাদিত হয় চব্বিশ সালে এটা হতে পারে উনত্রিশ তারিখ পঁচিশ সালে এটা হতে পারে আপনার একুশ তারিখ এক এক এক বছরে লালাতুল কদর এক এক রাত্রিতে চলে যায় সময়ত উপস্থিতি এই হাদিসগুলো দেখলে সেটাই মনে হয় রাসুল করিম সাল্লাহ সাল্লামের সাহাবাই ক্রাম এক এক রাত উল্লেখ করেছেন কোনো সাহাবি বলছেন তেইশ তারিখ কোনো সাহাবি বলছেন পঁচিশ কোনো সাহাবি বলছেন সাতাশ কেউ বলছেন উনত্রিশ কেউ বলছেন একুশ এক একটা বর্ণনা আপনি হাদিসগুলো দেখলে দেখবেন যে এক একটা বর্ণনা এরকম পাওয়া যায় তাহলে পারে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাম লাইলাতুল কদরের যেই আপনার বৈশিষ্ট্য তিনি বর্ণনা করেছিলেন সেই বৈশিষ্ট্য যখন সাহাবিরা অবলোকন করেছেন সেই বৈশিষ্ট্যের আলোকে সেই গুণাবলীর আলোকে এক একজন সাহাবি এক একটা রাত তারা উল্লেখ করেছেন যার প্রেক্ষাপটেই লালাতুল কদর তালাশ করতে হবে শেষ দশকে অর্থাৎ ২০ তারিখের পর থেকে একুশ তেইশ পঁচিশ উনত্রিশ এবং সাতাশ এই পাঁচটি রাত এই পাঁচটি রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করতে হবে যদি কোনো ব্যক্তি এভাবে তালাশ করে তাহলে সেই ব্যক্তির পূর্বের যত সগিরা গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ ও তালা ক্ষমা করে দিবেন তো উপস্থিতি আল্লাহ সুবাহানহ তালা এই রামাজানে শ্যাম এতটাই গুরুত্বপূর্ণ শ্যাম আবু হুয়ার বর্ণিত হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আল্লাহ সুবাহন তাল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে বাণী আদমের প্রত্যেকটা আমল এর সব দশ থেকে সাত শতগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে কিন্তু শ্যাম ব্যতীত আল্লাহ সুবাহতাল্লাহ বলেন হাদিসে কুচ্ছি যে শ্যাম ব্যতীত শ্যাম কেন যে শ্যাম আমার জন্য রাখা হয় এর যা যা এর পুরস্কার আমি স্বয়ং আল্লাহ আমি নিজে দেব নিজ হাতে দেবো আল্লাহ সুবাহানতালা এই সিয়ামের যা যা সিয়ামের পুরস্কার নিজ হাতে প্রদান করবেন এটা কারো কাছে ছেড়ে দেননি সময়ত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরও বলছেন যে সিয়াম কেননা আমার জন্যই রাখা আল্লাহ সুমতলা বলছেন আমার জন্যই সিয়াম রাখা হয় আমার জন্য সে দিনের বেলা শাহাদ থেকে বিরত থেকেছে প্রবৃত্তি থেকে বিরত থেকেছে যাবতীয় পানাহার বর্জন করেছে তারপরে আপনার জৈব চাহিদা থেকে নিজেকে বিরত রেখেছে এই সমস্ত কিছু থেকে বিরত রাখা রেখে সেই ব্যক্তি শ্যাম পালন করছে একমাত্র আমার সন্তুষ্টির জন্য ইমানের সাথে তাহলে পারে এর যা এর পুরস্কার আমি স্বয়ং আল্লাহ নিজ হাতে দেব অন্য কেউ দেবে না সময় তো উপস্থিতি শ্যাম পালনকারী ব্যক্তির জন্য দুটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যখন শ্যাম পালনকারী ব্যক্তি যখন ইফতার নিয়ে বসে এটা সবচেয়ে আনন্দের সময় আমরা আজকেও কিছুক্ষণ পরে ইফতার নিয়ে বসবো আমরা আল্লাহর নির্দেশের দিকে অপেক্ষা করে থাকব যে পশ্চিম দিগন্তে কখন সূর্য অস্ত যাবে সঙ্গে সঙ্গে আমরা ইফতার করব এই সময়ের জন্য আমরা অপেক্ষমান থাকব আল্লাহ সুবাহানাও তালার রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন এটা হচ্ছে শ্যাম পালনকারী ব্যক্তির জন্য খুবই আনন্দের একটি বিষয় আপনি শুভেচ্ছা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার জৈবিক চাহিদা থেকে নিজেকে মানে দূরে রেখেছেন রেখে শ্যাম পালন করছেন একমাত্র আল্লাহর বিধান পালন করার জন্য ইমানের সাথে সোয়াবের আশাকাঙ্ক্ষা রেখে অতএব এই শ্যাম এভাবে রাখলে আল্লাহ সুমানতালার যখন নির্দেশ হবে তখনই আমি ইফতার গ্রহণ করব এই সময়টা হচ্ছে সবচেয়ে আনন্দের সময় কোনো ব্যক্তি যদি সিয়াম পালন না করে ইফতার নিয়ে বসে থাকে সে আনন্দ এরকম পায় না আল্লাহ রসুল সালাম বলছেন আর একটা আনন্দ ঘন মুহূর্ত হচ্ছে কালকে আমাদের মাঠে যখন জান্নাতে শ্যাম পালনকারী মোমিনদেরকে যখন জান্নাতে প্রবেশ করানো হবে এই জান্নাতে যতগুলি নিয়ামত রাজি রয়েছে এই নিয়ামত রাজির মধ্যে সবচেয়ে দামি নিয়ামত সবচেয়ে মূল্যবান নিয়ামত সবচেয়ে দামি নিয়ামত সেই নিয়ামত হচ্ছে আল্লাহ সুবাহানতালার সঙ্গে দর্শন আল্লাহ সুবাহতাল্লাহকে সাক্ষাৎ আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ আল্লাহ রসুল বলছেন যে পরিষ্কার আকাশে একদম পূর্ণ চাঁদ দেখতে যেমন কোনো সমস্যা হয় না একদম ঝকঝকে টকটকে চাঁদ দেখা যায় অনুরূপভাবে তোমরা জান্নাতে আল্লাহ সুবাহতালার সঙ্গে সাক্ষাৎ করবে এখানে কোনো পর্দা থাকবে না একেবারে উন্মুক্ত থাকবে তোমরা সরাসরি আল্লাহকে অবলোকন করবে আর এটা জান্নাতের সবচেয়ে দামি নিয়ামত এর চেয়ে বড় কোনো নিয়ামত জান্নাতে নেই অথচ জান্নাতে নাজ নিয়ামত দ্বারায় পরিপূর্ণ সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি পৃথিবীর সমান দশ পৃথিবীর সমান জান্নাত ওই ব্যক্তিকে দান করা হবে আশ্চর্যের কিছু নেই আল্লাহ সুবাহান তালা বলবেন কুন হও ফায়াকুন অমনি হয়ে যাবে জায়গা কোথা থেকে আসবে এতগুলো কোটি কোটি মানুষ জান্নাতি মানুষ এই মানুষগুলো কিভাবে এত এত বড় বড় জান্নাত পাবে এটা আল্লাহ সুমাতালা বলবেন শুধু কোন ফায়াকুন হও হয়ে যাবে বিশ্বাস করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম এই হাদিসের মধ্যে আরও বলছেন যে শ্যাম পালনকারী ব্যক্তির মুখের গন্ধ সারাদিন আপনি না খেয়ে আছেন মুখের দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ আল্লাহর নিকটে মেসকে আম্বরের চেয়েও মূল্যবান কালকে আমাদের মাঠে এই দুর্গন্ধ আল্লাহর নিকটে এতটাই প্রিয় হবে যে মৃগ নাবি অর্থাৎ হরিণের নাবিতে একটা পাথর পাওয়া যায় পাথরের মতো একটা সুগন্ধি পাওয়া যায় খুব শক্ত এই সুগন্ধি এটা মৃগনাভি বলে এই মৃগনাভির চেয়েও সুগন্ধিময় আল্লাহর নিকটে যদি কোনো ব্যক্তি শ্যাম পালন করে তার মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন অতএব তোমাদের যখন কেউ শ্যাম পালন করে তখন সে যেন ফালাইয়ার ফুস সে যেন মন্দ কথা না বলে অবৈধ কথা না বলে নোংরা কথা মুখ দিয়ে উচ্চারণ না করে এবং অলাপ ইয়াসখব এবং সে যেন অতিরিক্ত বকবকানি না করে বেশি কথা না বলে আল্লাহ রসুলাম এগুলো নিষেধ করেছেন আমরা শ্যাম পালন করি শ্যাম শব্দের অর্থ বিরত থাকা এই বিরত থাকা মানে আপনি যা ইচ্ছে তাই করছেন মুখ দিয়ে যা আছে তাই বলছেন মানুষের গিবত নিয়ে ব্যতিব্যস্ত মিথ্যা কথা নিয়ে ব্যতিব্যস্ত নোংরা কথা নিয়ে ব্যতিব্যস্ত আবার কিছু যুব সমাজ রয়েছে যুবতী রয়েছে তারা ফোন আলাপ নিয়ে ব্যস্ত হতবাগ হলেও সত্য বাস্তব কথা আমি কয়দিন আগেই দেখলাম অনলাইনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চত্বর রয়েছে চত্বরের নাম যেন কি যেন চত্বর ওই চত্বরে দেখছি তারা বান্ধবী এবং তাদের পরিচিত প্রেমিক প্রেমিকা সকলে বসে থেকে একসঙ্গে ইফতার করছে এটা ইসলামের সাথে ফাজদামি ছাড়া অন্য কিছু কি মনে করেন আপনারা ইসলামের সাথে ফাজদামি না এটা ভাই অবশ্যই ফাজলামি তারা একসঙ্গে বসে থেকে একদম গুচ্ছ গুচ্ছ হয়ে জায়গায় জায়গায় গোটা মাঠ ভরে গেছে সেই মাঠ গোটা মাঠটি ভরে গেছে সেখানে শত শত ছাত্রছাত্রী একত্রিত হয়ে তারা ইফতার করছে কোথায় আছে আমরা এটা মুসলমানের বাচ্চা সুন্দর করে বোরখা পরে আছে মেয়েরা এখানে এসে বসে থেকে একসঙ্গে তার ক্লাস ফ্রেন্ড হোক বা তার প্রেমিক হোক যেই হোক তারা একসঙ্গে বসে থেকেই ইফতার করছে ইসলামের সঙ্গে একটা ফাজলামি মিশাল আর কিছু হতে পারে না তো উপস্থিতি এজন্য আল্লাহ রসুলাম যে ওলা ইয়ার ফাস তোমরাও অনৈতিক কথা নষ্ট কথা নোংরা কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না যদি কেউ তোমাদের কেউ শ্যাম পালন করে সেই ব্যক্তি মুখ দিয়ে নোংরা কথা উচ্চারণ করতে পারে না যদি মুখ দিয়ে নোংরা কথা উচ্চারণ করে নোংরা কথা মুখ দিয়ে বলে তাহলে সেই ব্যক্তির শ্যাম রাখা না রাখা উভয় সমান সম্মানিত উপস্থিতি অতএব আমরা যত সম্ভব শ্যাম শব্দের একটা অর্থ হচ্ছে চুপ থাকা শ্যাম শব্দের অর্থে কী ভাই বলেছিলাম চুপ থাকা বিরত থাকা তো আছে সংযত হওয়া চুপ থাকা এ চুপ থাকা যত সম্ভব চুপ থাকার চেষ্টা করতে হবে যত কম কথা বলা যায় এটাই চেষ্টা করতে হবে কম কথা বলাই আপনার জন্য কল্যাণকর বেশি কথা বলার প্রয়োজন নেই যেখানে প্রয়োজন যতটুকু রয়েছে ততটুকু কথা বলার অভ্যাস করুন আল্লাহ রসুল সাল্লাম বলছেন অত্র হাদিসের মধ্যে যদি তোমরা তোমাদের সঙ্গে কেউ ঝগড়া করতে আসে অকথ্য ভাষায় গালিগালাজ করে তোমাদের সঙ্গে যদি কেউ লড়াই করতে আসে মারামারি করতে আসে তাহলে তুমি সুন্দর একটা কথা বলবে ইন্নি সায়েম আমি সায়েম আমি তোমার সঙ্গে ঝগড়াও করব না আমি তোমার সঙ্গে মারামারিও করব না লড়াই করব না এ কথা বলে তুমি তাকে সেখান থেকে বিদায় দেবে আপনার সঙ্গে যতই উদ্ধত্ত হোক না কেন আপনি যদি বলেন ভাই আমি সায়েম আমি শ্যাম পালনকারী আমি তোমার সঙ্গে কথা বলবো না ওই ব্যক্তি চলে যাবে আপনি চুপে যান ওই ব্যক্তি চলে যাবে নিশ্চিত চলে যাবে আপনি তার সঙ্গে কখনোই আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের মধ্যে যে ব্যক্তি সিয়াম রাখার ইচ্ছা পোষণ করে সেই ব্যক্তি জানে যাতে ওলা ইয়ারফুস সে যেন নোংরা কথা মন্দ কথা না বলে ওলা ইয়াল ইয়াসখব এবং সে যেন বক বক করে কথা না বলে আর সে যেন তার সঙ্গে যদি কেউ লড়াই করতে আসে গণ্ডগোল করতে আসে ফাসাদ করতে আসে তাহলে সে যেন বলে আমি সায়েম আমি তোমার সঙ্গে ঝগড়া করব না কথা বলে সে চুপ থাকবে এ হচ্ছে শ্যাম এর নাম হচ্ছে শ্যাম আমরা শ্যাম পালন করি কিন্তু আমাদের শ্যামে কোনো অনুভূতি থাকে না আমরা শ্যাম পালন করি আমাদের শ্যামের মধ্যে এরকম কোনো বিষয় থাকে না যে আমি সিয়াম রয়েছি মুখ দিয়ে অকথ্য ভাষায় নোংরা কথা বলছি মুখ দিয়ে মানুষকে গালি দিচ্ছি এ আমরা খেয়ালি করি না যে আমি সিয়াম রয়েছি সিয়ামের আগের মাসেও যাইছিলাম এ মাসেও তাই এগুলো পরিহার করতে হবে পরিহার করেই শ্যাম পালন করতে হবে তাহলে আল্লাহ সুবাহন তালার নিকটে এই শ্যাম রেখে আপনি আপনার পূর্বের যত সগিরা গুণা আছে সমস্ত গুণাগুলো ক্ষমা পাবেন এবং এই শ্যাম রাখলে আল্লাহ সুবাহন তালার হাত থেকে পুরস্কার পাবেন যে পুরস্কারের প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ সুবাহানহ তালা দিয়েছেন সিয়ামের প্রতিশ্রুতি সিয়ামের পুরস্কারের প্রতিশ্রুতি যেটা আল্লাহ তালা দিয়েছেন সেটাই আপনি পাবেন অত্রাহাদিসের মধ্যে আরেকটা কথা বলা হয়েছে অসিয়ামুজুন্না সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ যাবতীয় পাপ থেকে আপনাকে রক্ষা করবে জাহান্নামের আগুন থেকে আপনাকে রক্ষা করবে যদি আপনি প্রকৃতপক্ষে সিয়াম পালন করেন আবু হুরার তাহতে বর্ণিত তিনি বলেন হুজিবাতি নারী শাহাওয়াত জাহান্নামকে পরিবেষ্টন করে রেখেছে শাহাওয়াত প্রবৃত্তি প্রবৃত্তি জাহান্নামকে ঘিরে রেখেছে প্রবৃত্তির পূজারী প্রবৃত্তির প্রেমিক অনেক ব্যক্তি আমরা প্রবৃত্তি মানে আমার মন যা চাই তাই করি মন আমার যেদিকে নিয়ে যাই সেদিকে যাই এরকম প্রবৃত্তি যদি আপনারা আমার মধ্যে লালন পালন করে থাকি তাহলে পরে আমাদের এই প্রবৃত্তি আপনাকে আমাকে জাহান্নামের দিকেই নিয়ে যাচ্ছে আল্লাহ রসুল সে কথায় বলছেন হুজিবাতিন নারী মিনাস শাহওয়াত জাহান্নামকে পরিবেষ্টন করে রেখেছে শাহওয়াত অর্থাৎ প্রবৃত্তি অহুজিবাতিন অহুজিবাতিল জান্নাতি মিনাল মাকারি আর জান্নাতকে পরিবেষ্টন করে রেখেছে কষ্ট ক্লেশ জান্নাত এমনিতেই হবে না জান্নাতের অফরন্ত নিয়ামতের কথাগুলো আমরা শ্রবণ করি আল্লাহ রসুলাম বলছেন জান্নাতে এত নিয়ামত রাজি রয়েছে কোনো কান কোনো দিন শুনেনি কোনো চোখ কোনো দিন দেখেনি কোনো মন অন্তর কোনোদিন কল্পনাও করেনি এরকম জান্নাত আল্লাহ সুবাহতালা সৃষ্টি করে রেখেছেন সেই জান্নাতকে আপনাকে সহজেই দিয়ে দিবে জান্নাত আর সহজেই চলে যাবে এমনটি নয় মাকারি অর্থাৎ কষ্ট ক্লেশ দ্বারা জান্নাতকে আপনার মানে বেষ্টন করে আছে এখানে প্রবেশ করা অত্যন্ত কঠিন আপনাকে একটু কষ্ট করতে হবে শুভেচ্ছা দিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই লম্বা একটা দিন আপনি সকল প্রকার আজকে কি খরতাপ এই খরতাপের মধ্যে আপনি সকল প্রকার আপনার পানাহার পানি সব কিছু বর্জন করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য শ্যাম পালন করছেন এই শ্যাম এই শ্যাম পালন করার ফলে আপনি জান্নাত পাবেন না এই নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই আপনার আশা আকাঙ্ক্ষা থাকতে হবে যে আল্লাহ সুবাহানতালা আমাদেরকে জান্নাত দেবেন দেবেন ইনশা আল্লাহ তাহলে জান্নাতকে কষ্ট ক্লেশ দিয়ে জান্নাতকে পরিবেষ্টন করা আছে ভাই আমরা একটু লক্ষ্য করি কষ্ট ক্লেশ দিয়ে জান্নাতকে পরিবেষ্টন করা রয়েছে রয়েছে ঘেরা রয়েছে এই জান্নাত পাওয়া কঠিন আপনাকে কষ্ট করতে হবে ইবাদতে কষ্ট অবশ্যই করতে হবে যদি কষ্ট না করতে পারেন তাহলে পারে এই জান্নাত আপনার ভাগ্যে নেই সম্মানিত উপস্থিতি অতএব আমাদের কষ্ট করতে হবে আল্লাহ রসুল সাল্লাম জাবির বিন আবদুল্লাহ রাজি বর্ণিত তিনি বলেন ইংনামা উজ্জন্নাথ নিশ্চয় সিয়াম ঢাল স্বরূপ ইয়াস্তা বিহাল আব্দু মিনান্নার জাহান্নামের আগুন থেকে বান্দাকে রক্ষা করবে সিয়াম অর্থাৎ সিয়াম রাখলে জাহান নামের আগুন থেকে আপনি রক্ষা পাবেন ঢাল স্বরূপ কাজ করবে ঢাল কাকে বলে যেই আগের যুগে যখন যুদ্ধ জিহাদ হতো এখন তো বন্দুক নিয়ে বোমা নিয়ে যুদ্ধ হয় সে সময় তরবারি নিয়ে একদম সম্মুখভাবে মুখোমুখি যুদ্ধ হতো যেমন আমরা গ্রামগঞ্জে যখন মারামারি করি একজন আরেকজন বংশীয়ভাবে যখন লেগে যাই তখন উভয় পক্ষ লাঠি ছোটা অনেক কিছু নিয়ে বের হই একদম সরাসরি যেমন শুরু করি ঠিক সেরকম যুদ্ধর জিহাদের বিষয়টা ছিল এরকম এই যুদ্ধগুলো যখন হতো তখন এক হাতে ঢাল থাকতো আর এক হাতে তরবারি থাকতো ঢাল থাকতো প্রতিপক্ষের আঘাতকে প্রতিহত করার জন্য আর তরবারি থাকতো প্রতিপক্ষকে আঘাত করার জন্য এই ঢাল দিয়ে যেমন নিজেকে আত্মরক্ষা করার জন্য ঢাল ব্যবহার করা হতো এই সিয়ামও হচ্ছে তদ্রূপ ঢাল স্বরূপ জাহান নামের আগুন থেকে আপনাকে রক্ষা করবে যদি আপনি প্রকৃতপক্ষে সিয়াম পালনকারী হন যে বিষয়গুলো বললাম এগুলো যদি বর্জন করে সিয়াম পালন করতে পারেন তাহলে অবশ্যই সিয়াম আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে আপনার ঢাল হিসাবে কাজ করবে আল্লাহ রসুলাম বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় একদিন শ্যাম পালন করে সেই ব্যক্তি থেকে জাহান্নামকে সত্তর বছর পথ দূরে রাখা হয় সত্তর বছর পথ আপনার চেহারা থেকে জাহান্নামকে দূরে রাখা হবে যদি আপনি একদিন আল্লাহ রাস্তায় শ্যাম পালন করেন তাহলে সত্তর বছর পথ দূরে রাখা হবে জাহান্নামকে সম্মানিত উপস্থিতি এটা নফল শ্যাম সম্মানিত উপস্থিতি এজন্য আবু বকর বিন দাসা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাত লক্ষ হাদিস জোগাড় করেছিলেন সংগ্রহ করেছিলেন তার নিকটে সাত লক্ষ হাদিস ছিল কার কার নিকটে আবু দাউদ আলাইসাল্লাম আবু দাউদ রহিমাহুল্লাহ ইমাম আবু দাউদ অর্থাৎ সুনানের আবু দাউদ যেই গ্রন্থের লেখক এই লেখকের নিকটে কত লক্ষ হাদিস ছিল সাত লক্ষ হাদিস মৌজুদ ছিল এই সাত লক্ষ হাদিসের মধ্য থেকে মাত্র তিনি তার সুনান গ্রন্থে আটচল্লিশশো হাদিস চার হাজার আটশত হাদিস তার সুনান গ্রন্থে তিনি লিপিবদ্ধ করেছেন সাত লক্ষ হাদিসের মধ্যে কত হাজার মাত্র চার হাজার আটশো এই চার হাজার আটশো হাদিস তার সুনান গ্রন্থে তিনি লিপিবদ্ধ করেছেন তিনি এই হাদিস গ্রন্থের মধ্যে এই সাত লক্ষ হাদিসের মধ্য থেকে তিনি যেই বিষয়গুলো বাদ দিয়েছেন সেটা হচ্ছে আল জুহুদ অর্থাৎ দুনিয়া ত্যাগ এই দুনিয়া ত্যাগ সংক্রান্ত হাদিস তিনি তার আবু দাউদ গ্রন্থের মধ্যে নিয়ে আসেননি আর একটা হচ্ছে ফাজাইল সংক্রান্ত হাদিস তিনি আবু দাউদের মধ্যে নিয়ে আসেননি তিনি মনে করেন যে একজন মুসলিমের জন্য একজন প্রকৃত ইমানদারের জন্য একজন প্রকৃত মৌমিন ব্যক্তির জন্য মৌমিন মমিনাতের জন্য এটাই যথেষ্ট মাত্র চারটি হাদিস চারটি হাদিস যদি সে মেনে চলে তাহলে এই চারটি হাদিস তার জন্য যথেষ্ট হয়ে যায় এক নম্বরে তিনি রেখেছেন ইংনামালা আমালবিন নিয়াত প্রত্যেকটা কাজ নিয়াতের উপরে নির্ভরশীল আমরা শ্যাম পালন করছি এটাও নিয়াতের উপরে নির্ভরশীল এখানে বসে থেকে বক্তব্য শুনছি এটাও নিয়াতের উপরে নির্ভরশীল যদি আমরা এখান থেকে কিছু শিক্ষা করার যদি মনমানসিকতা আমরা নিয়ে যদি এখানে বসি এবং কিছু শেখার উদ্দেশ্যে যদি বসে থাকি তাহলে পরে আল্লাহ সুমতালার সন্তুষ্টির জন্য বসে থাকি কোরআন সুনার আলোচনা শ্রবণের লক্ষ্যে বসে থাকি তাহলে পরে আমরা এখান থেকে সোয়াব পাবো আর যদি সামনে ইফতার আছে কিছু কোনো বসে না থাকলে মানুষই কি বলে এরকম কথাবার্তা চিন্তাভাবনা যদি ভাই মনে কিছু নেন না এমনিতেই এরকম মানুষ কিন্তু বসে থাকে তো এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা এখানে বসি তাহলে পরে সব থেকে বঞ্চিত হব অতএব আমাদের প্রত্যেকটা কাজ নিয়াতের উপরে নির্ভরশীল প্রত্যেকটা কাজ আমরা যে নিয়াতে যে কাজটি করব ঠিক সেই নিয়াতে সেই কাজটি সম্পাদিত হবে আর সেই নিয়াত যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে পারেই সম্ভব হবে এই আমল থেকে আমার আপনার আমল নামায় সোয়াব লিপি মানে লিপিবদ্ধ হওয়া দুই নম্বর হচ্ছে আল্লাহ হালাল উবাইন ও হারাম উবাইন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এরপরে আল্লাহ রসুলাম বলছেন অবাইনা হুমা মুস্তাবিহাত এবং এ দুটির মধ্যে কিছু অস্পষ্ট বিষয় রয়েছে এটা হালালও হতে পারে হারামও হতে পারে এরকম কিছু অস্পষ্ট বিষয় রয়েছে এই অস্পষ্ট বিষয় থেকে কোনো ব্যক্তি যদি বিরত থাকতে পারে সেই ব্যক্তির যেহেতু হালাল স্পষ্ট যেটা স্পষ্ট হালাল আছে সেই হালালটাই আমরা ভক্ষণ করব সেই হালালটাই আমরা গ্রহণ করব আর যেটা স্পষ্ট হারাম সেটা আমরা বর্জন করব আর যেটা অস্পষ্ট হালালও হতে পারে হারামও হতে পারে এই বিষয়টাও আমরা বর্জন করেই চলব এটা মমিনের বৈশিষ্ট্য তিন নম্বরে তিনি নিয়ে এসেছেন অমিনাল হসনিফ ইসলাম ইসলামের সৌন্দর্য হচ্ছে আল মার ই তার কুহু মালায়ানি যে অহেতু কাজ কর্ম কথা পরিহার করে চলা এটা ইসলামের সর্বোত্তম ইসলামের সর্বোৎকৃষ্ট বিষয় যে সবচেয়ে সুন্দর বিষয় যে আপনার ইসলামের সবচেয়ে উৎকৃষ্ট সুন্দর বিষয় হচ্ছে অহেতু কাজ কর্ম কথা এগুলো বর্জন করে চলা যদি ইমাম আবুদাউদ রহিমাহুল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি এই হাদিসটাকে যদি অনুসরণ করে তাহলে সেই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আবু হুরার রাজিউল্লাহ ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তিনি আরেকটা হাদিস নিয়ে এসেছেন লা ইউমিন আহাদুকুম হাত্তা ইহিবুল আকিহি মা ইহিবুল্লি নাফসিহি ওই ব্যক্তি কখনো ইমানদার হবে না মমিন হবে না যতক্ষণ না ওই ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তাই পছন্দ করে অর্থাৎ নিজের জন্য আমার জন্য যা আমি পছন্দ করব আমার মুসলিম ভাইয়ের জন্য সেটাই পছন্দ করতে হবে আপনাকে পছন্দ করার জন্য একটা পোশাক কিনতে গেছে আপনার পছন্দ না কিন্তু আপনি মনে করছেন যে ওই ব্যক্তিকে আমি ঠকাবো আমাকে নিয়ে গেছে আমার পছন্দ না এটা নিলে মানুষও পছন্দ করবে না এটাই নাও ভাই খুব ভালো এটা নাও আল্লাহ রসুল হাসান বলছেন যে যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ যদি না করতে পারে সেই ব্যক্তি মমিন নয় তাহলে মমিন হওয়া নির্ভর করছে আপনি আমার জন্য আমি নিজের জন্য যা পছন্দ করব আপনার জন্য অপর মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করা এ চারটি হাদিস যদি মুসলমান মেনে চলে এ চারটি হাদিস যদি অনুসরণ করে চলে তাহলে এটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এর বাইরে আর অন্য হাদিসের প্রয়োজনীয়তা থাকে না এ চারটি হাদিসই তার জীবন পরিচালনা করার জন্য যথেষ্ট হয়ে যাবে কে বলেছেন ইমাম আবু দাউদ সময় তো উপস্থিতি আমরা দীর্ঘ সময় আলোচনা শ্রবণ করলাম তো আমরা সিয়ামের গুরুত্ব ফজিলত নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম সিয়ামের গুরুত্ব ফজিরত সিয়াম রাখা অবস্থায় কি কি কাজগুলো বর্জন করে চলা দরকার সে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম পরিশেষে একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব হাদিস হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে দুটি ইবাদত রয়েছে যে দুটি ইবাদত কাল কিয়ামতের মাঠে মানুষের জন্য মুসলিমদের জন্য সাফাত করবে আল্লাহর নিকটে প্রার্থনা করবে দুটি ইবাদত আমার আপনার জন্য এক নম্বর হচ্ছে কোরআনুল করিম এই কোরআনুল করিম যে ব্যক্তি তেলাওয়াত করেছে কোরআন বলবে কালকে আমতের মাঠে যে হে আল্লাহ তোমার এই বান্দা রাত জেগে জেগে কোরআন করিম আমাকে তেলাওয়াত করেছে দিনের বেলা কাজ বর্জন করে তেলাওয়াত করেছে হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত নসিব করো তাকে জান্নাতে প্রবেশ করাও আল্লাহ সুবাহতালা তার আবেদন তার সুপারিশ কবুল করবেন আর একটা ইবাদত রয়েছে এই ইবাদত হতে সিয়াম সিয়ামও আল্লাহর নিকটে সুপারিশ করবে আমার আপনার জন্য যদি আমরা প্রকৃতপক্ষে শ্যাম পালন করে থাকি তাহলে পারে এই শ্যাম আপনার আমার জন্য সুপারিশ করবে হে আল্লাহ দিনের বেলা যাবতীয় পানাহার বর্জন করেছে আমার জন্য এই সিয়াম রাখার জন্য জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রেখেছে অনেক হালাল কাজ সিয়াম রাখা অবস্থায় যেগুলো হারাম ছিল সেগুলো বর্জন করেছে আল্লাহ এটা আমাকে রেখেছে এভাবে এত কষ্ট করে এত খরতাপের মধ্যে এত খরার মধ্যে এত তাপদাহের মধ্যে দাবদাহের মধ্যেও তারা শ্যাম পালন করছে কত তৃষ্ণাক্ত হয়েছে কত ক্ষুধার্ত হয়েছে তারপরেও এই শ্যামকে কষ্ট করে রেখেছে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও এবং তাকে জান্নাতে প্রবেশ করাও আল্লাহ সুবাহন তারা তারও সুপারিশ কবুল করবেন অতএব আসুন এই শ্যাম এই শ্যামের মাসে কোরআন করিম নাজিল হয়েছে এই কোরআন নাজিলের মাসে আমরা বেশি বেশি কোরআন করিম তেলাওয়াত করি আর এই কোরআন নাজিলের কারণে এ মাসের মর্যাদা এত বেশি কোরআন নাজিলের কারণে এই মাসের সম্মান এত বেশি এই কোরআন নাজিলের কারণে অতএব আসুন আমরা বেশি বেশি কোরআন করিম তেলাওয়াত করি এবং যারা কোরআন করিম পড়তে পারি না তারাও আমরা কোরআন শিক্ষা করার চেষ্টা অব্যাহত রাখি অবশ্যই কোরআন কালিম শিক্ষা করতে হবে আর একটা হাদিস না বললেই নয় যে যখন আমরা মারা যাব এই ব্যক্তি আমরা যখন মানুষ মারা যায় মারা গেলে মানুষকে কবরে দাফন করা হয় দাফন করার পরে মনকার নাকির এসে প্রশ্ন করে মান রব্বুকা মান দিনুকা মান্নাবিকা হাদার রাজুল এই প্রশ্নগুলো করতে থাকে তোমার ইসলাম কি তোমার রবকে তোমার দিন কি তোমার নাবিকে এই প্রশ্নগুলো যখন করতে থাকে যদি ওই ব্যক্তি পৃথিবীতে আসলে প্রকৃতপক্ষে মৌমিন হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি এই তিনটি প্রশ্নের সমুচিত জবাব দিতে পারবে যখন জবাব দেবে চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে তুমি এগুলো কোথা থেকে জানলে তখন ওই ব্যক্তি উত্তরে বলবে কারা অত কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি আল্লাহ সুবাহতালার কোরআন কালিম পড়ে জেনেছি অতএব আসুন অত্র হাদিস থেকে বোঝা যায় যে কোরআন কালিম তেলাওয়াত করলে ওই ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিতে সহজ হবে অতএব আমরা যারা মুসলিম রয়েছি কোরআন কালিম পড়তে পারি না এ মুসলিম হচ্ছে আমি অকৃতকার্য মুসলিম মনে করি এ হচ্ছে অকৃতকার্য মুসলিম এর আসলে কোনো সাফল্যতা নেই এই ব্যক্তি যদি কোরআন পড়তে না পারে এই ব্যক্তির সফলতা নেই অতএব আসুন প্রত্যেকটা ব্যক্তি যারা প্রকৃতপক্ষে মুসলিম আমরা যারা এখানে উপস্থিত আছি যারা অনুপস্থিত আছি যারা কোরআন পড়তে পারি না আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি অবশ্যই আপনি নিজ দায়িত্বে কীভাবে কোরআন করিম শিক্ষা করবেন নিজ দায়িত্বে আপনি কোরআন করিম শিক্ষা করার চেষ্টা করুন আল্লাহ সুবাহানতালা আমাদের সকলকে সঠিকভাবে আমরা এই কয়েকদিন শ্যাম পালন করলাম সামনের দিকগুলো যাতে আমরা সুন্দরভাবে শ্যাম পালন করতে পারি সেই তাওফিক আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করুন আল্লাহ মামিন আল্লাহ আমরা যাতে তোমার কবুলযোগ্য আমল করতে পারি সেই তাওফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ মামিনগুলো সুন্দরভাবে